যে ব্যক্তি হাদিসকে মূল্যায়ন করে না হাদিসকে গ্রহণ করতে চায় না আকিদার সাথে সে ব্যক্তি মুসলিম না বর্তমানে একটা শ্রেণী হাদিসকে গ্রহণ করবে না এই জন্য নানা উজুহাত পেশ করছে সুন্দর একটা পার্থক্য বের করেছে তাদের দৃষ্টিতে সেটা হলো হাদিস আলাদা আর সন্না আলাদা হাদিস আলাদা সন্না আলাদা আল্লাহ নবী সোনাত মানতে বলেছেন কিন্তু হাদিস মানতে বলেননি নওয়াজবিল্লা যারা এই কথা বলছে এই কথার বয়স সর্বোচ্চ দশ বছর ইতিপূর্বে পৃথিবীর কেউ এ ধরনের কথা বলেননি কোনো পচা বিদ্যানও বলেননি যে সন্নাটা মানা মানতে হবে হাদিস মানা যাবে না হাদিস মানা সম্ভব নয় সন্নাটা আমি আপনি পেলাম কোথায় থেকে যদি হাদিস নাই পেলাম তাহলে সন্না প্রতিষ্ঠিত হলো কি করে সন্নাটা প্রমাণিত হলো কি করে সারা দেশেই এ একটা অভিযোগ আর একটা অভিযোগ যে হাদিসের মধ্যে অনেক জৈব জাল হাদিস থেকে গেছে অতএব হাদিসকে অত গুরুত্ব দেওয়া যাবে না নওয়াজ এই একটা অভিযোগ ঘুরে ফিরে আসছে একটা কারণ আছে কারণটা হলো আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন কোরআন সন্ন্যার প্রচারটা অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক বেড়ে গেছে আগে বিদ্যানদের মাথা নষ্ট করা হয়েছে কিছু সূত্র ধরে যেমন অনেক জায়গাতে কোরআন আর হাদিসকে মুখোমুখি করেছে এই অজুহাত দিয়ে অতএব হাদিসটা বাদ দিয়ে কোরআনটা মানতে হবে কোরআন এবং হাদিসকে মুখোমুখি করেছে অথচ নাজিল হয়েছে দুইটাই কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তো মুখোমুখি তো হওয়ার প্রশ্ন আসে না কেন এটা করেছে এইভাবে বেশ কিছু কেতাব লিখিত হয়েছে যাকে বলে উসুলুল ফেক মানে ফেকহি মূলনীতি পেশ করেছে করে তখন হাদিসগুলোকে বাদ দিয়ে দিছে সোজা কথা যেটা গবেষণা করতে গিয়ে যখন তরিকার সাথে মাঝহাবের সাথে হাদিস মিলেনি তখন মাঝহাবকে বাঁচানোর জন্য মূলনীতিটা তৈরি করেছে বহু জায়গায় যার কিছু উদাহরণ আমি আগের খুদ্বাই পেশ করেছিলাম আর এখানে বিদ্যানদের মাথাটা নষ্ট করেছে যেমন একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে ওয়ার্কাউ ওয়াস জুদু তোমরা রুকু করো সেজদা করো রুকু সেজদার কথা বলা হয়েছে কিন্তু ধীরস্থির ভাবে রুকু সেজদা করতে হবে সেটা পুরা অতএব ধীরস্থিরতা অবলম্বন করা জায়েজ না এটা আপনি পাবেন নুরুল আনোয়ারের একটা কেতাব খুব প্রসিদ্ধ বাংলাদেশে বলা হয় যে ব্যক্তি নুর আলানোর পড়াতে জানে সেই সবচেয়ে ভালো শিক্ষক ভালো টিচার এইভাবে লিখছে অর্থাৎ রুকুতে সেজদাতে ধীরস্থিরতা অবলম্বন করা জায়েজ নয় লাতাজুজু ইলহাকু তাদিলিল আরকান ফির রুকুই সুজুদ ওবাদ আল কৌমা অর্থাৎ রুকু থেকে উঠার পরে ওবাইনাস সাজদাতাইন এবং দুই সেজদার মাঝখানে বে আমরি রুকু অসুজুদ আল্লাহ শুধু রুকু এবং সেজদা করতে বলেছে এখানে তাদিল আরকানের কথা বলা হয়নি কিন্তু সহি বুখারের হাদিসটা কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একশো চার পৃষ্ঠার হাদিস একজন সাহাবিকে তিনবার সালাত পড়তে বললেন তিনবারই বললেন ইরজি ফাসল্লি ফাইন্না কালাম সল্লি তুমি সালাত পড়ো সালাত পড়োনি ফিরে যাও সালাত পড়ো তুমি সালাত পড়ইনি তিনবার বলেছিলেন শেষে সাহাবে বললেন যে লা আলা হাদা আল্লিমনি ইয়া আমি এর চেয়ে সুন্দর করে সালাদ পড়তে পারবো না সুতরাং আপনি আমাকে সালাদ শিক্ষা দিন তাহলে তাদিলে আরকান অর্থাৎ সালাতে ধীরস্থিরতা অবলম্বন না করলে সালাত হবে হবে না এই হাদিসটা পরিষ্কার বোঝা যায় যেহেতু এই হাদিসটা কোরআনের বিরোধী হয়ে যাচ্ছে কোরআনে যেহেতু ধীরস্থিরতা অবলম্বনের কথা বলা হয়নি অতএব এই হাদিসটা গ্রহণ করা যাবে না আর এই হাদিসটা আবু বর্ণিত হাদিস এইভাবেই ফেকি গ্রন্থ রচিত হয়েছে হাদিসের প্রতি যেন মানুষের মনোযোগ না থাকে আরো ইজাস্তাহাদ মুস্তাহিদ মানাহিজুল মুহাদ্দিসিন এই লেখক আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক দোয়া করি মারা গেছেন উপমহাদেশের মূল নীতিটা উনি উল্লেখ করেছেন ইজাস্তাহাদাল মুস্তাহিদ মুস্তাহিদ ব্যক্তি যখন কোনো হাদিস দ্বারা দলিল গ্রহণ করবে সেই হাদিসটা তার জন্য সহি হবে যদিও হাদিসটা জাল হয় একটা দলিল গ্রহণ করেছেন একজন আলেম একটা হাদিস দ্বারা অনেক হাদিস আছে দলিল গ্রহণ করেছেন হয়তো তিনি জানেনই না যেমন উঁট দিয়ে আকিকা করা যাবে এটা হাদিস আছে কোনো বিদ্যান হাদিসটা গ্রহণ করে বলে দিয়েছেন যে উঠ দিয়ে আকিকা করা যেতে পারে খেয়াল করেননি কিন্তু হাদিসের সনদ কিন্তু জাল সনদ কি জাল তিনি খেয়াল করেননি পরবর্তীতে প্রমাণিত হলো যে হাদিসটা কি জাল তখন কি জাল হাদিস আমল করা আমাদের জন্য জরুরি জাল হাদিস কি গ্রহণযোগ্য না একজন ব্যক্তি না জেনে দলিল নিতেই পারেন কিন্তু কত বুদ্ধি আর কত সচেতন কত দূরদর্শিতা এগুলো বুদ্ধি না কুবুদ্ধি এগুলো চিন্তা করে একটা মূলনীতি তৈরি করেছে কোন বিদ্যান যদি কোনো হাদিস থেকে দলিল গ্রহণ করে ওই হাদিস সই হয়ে যাবে যদিও জাল হয় এই হাদিসগুলো দ্বারাই বিভিন্ন কেতাবে মাঝাবের কেতাবে দলিল পেশ করা আছে অথচ হাদিসগুলো জাল জৈব ভিত্তিহীন দলিলই নাই এই যে মাথাটা খাওয়ার কারণে মাথাটা চেঞ্জ করার কারণে পরিবর্তন করার কারণে তারা এই মূলনীতির উপরেই কিন্তু গ্রন্থগুলো লিখে গেছেন ভারতের একজন উপমহাদেশে একজন বিখ্যাত পণ্ডিত হানাফি পণ্ডিত আবদুল্লাহ লাখনবী তিনি বলছেন কামিন কিতাবিন মৌতামাদিন ইতামাদা আলিহে আজিল্লাতুল ফোকাহা অনেক বড় বড় কেতাব আছে যে কেতাবগুলি যে কেতাবগুলির উপরে মানুষ নির্ভরশীল সেই কেতাবগুলো দেখে ফতোয়া দেয় তিনি বলছেন যে এই কেতাবগুলো অধিকাংশই জাল হাদিস দ্বারা পরিপূর্ণ বিশেষ করে ফতোয়ার কেতাবগুলো জাল হাদিস দ্বারা পরিপূর্ণ আল ইরশাদ ছয়চল্লিশ পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করছেন আব্দুল হাইল আখলানের বক্তব্যটা এমনকি তিনি এটা বলছেন স্পষ্ট নাম ধরেই বলছেন পরের ব্যাখ্যা কি বলছেন আল্লাহ তারা ইলা সোহেবিল হিদায়া ইলা ওজিজ মিনাল আজিল্লাতে শাফিয়া আল্লাহ তারা ইলা সোহেবিল হিদায়া মিন আজিল্লাতিল হানাফিয়া তুমি কি দেখো না হেদায়ার লেখকের দিকে যিনি হানাফি মাঝহাবের একজন বড় পণ্ডিত তুমি কি দেখো না সাফি মাঝাবের পণ্ডিতের দিকে আল অজিজ কেতাবের দিকে কদ ওয়াজাদা তারা এমন হাদিস বর্ণনা করেছে লাম ইয়াজিদ ইন দা খবির বিল হাদিস এমন হাদিস বর্ণনা করেছেন যেগুলো মহাদ্দিসগণের কাছে এর কোনো অস্তিত্বই নাই এমনি উল্লেখ করেছেন এখানে সংক্ষেপ একটা কথা বলা যায় যত ফেরকায় এবং দল তৈরি হয়েছে প্রত্যেকটি ফেরকায় হাদিস জাল করেছে এবং ওই জাল হাদিসের উপরে তারা প্রতিষ্ঠিত থেকেছে আর ওইটা এখন মুসলিম উম্মার জন্য বোঝা হয়ে গেছে বিরাট বোঝা হয়ে গেছে কল্পনাতীত যেগুলো থেকে বের হয়ে আসতে আমরা পারছি না দোষ দিচ্ছি কিসের দোষ হলো হাদিসের নওয়াজবিল্লা প্রথম অভিযোগ কোরআন সংকলিত হয়েছিল অতএব কোরআনটাই মানতে হবে এটাকেই গুরুত্ব দিতে হবে হাদিস যেহেতু সংকলিত হয়নি অতএব হাদিসকে গুরুত্ব দেওয়া যাবে না আর এক শ্রেণীর মানুষ বলছে হাদিসকে মানাই যাবে না আর এক শ্রেণীর মানুষ বলছে যে কোরআন থাকতে হাদিসের পর্যালোচনা এত কেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুরায় নাহাল চল্লিশ নম্বর আয়াত তাহলে কোথায় যাবে এটা আমি আপনার পথে জিকির নাজিল করেছি হাদিস লিতুবাইনালিন নাস যেন আপনি ব্যাখ্যা করে দেন মানুষের জন্য মানুষ জিলাইহিম তাদের কাছে যে কোরআন নাজিল হয়েছে এটা ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ আপনার প্রতি হাদিস নাজিল করেছি তাহলে হাদিস আল্লাহ প্রদত্ত দেওয়া নাজিল করা